আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আটটি আটটি মাল বাস দেওয়ার জন্য মাল কাটিং কেন ভিডিও মোদির বস কম্পিউটার সিস্টেম সম্পূর্ণটা পুরোটা মেশিন চলে এই পাওয়ার দ্বারা হ্যাঁ দেখেন না আমি এখানে যাবতীয় হয় এই যে টিউবের হালক হয় সারাইয়া হয় এগুলো হয় টিউবের হাল্ক এখানে মেশিন আরও একটা আছে সেম মেশিন ওইদিকে কাটিং মেশিন হয় কাটিং মেশিন যাই হোক আমার একটা বক্স বক্সের দরজা বানাবো যে বক্সগুলো বক্সগুলোর দরজা হবে Yeah. চাজাল দিমু এটা গেট হবে এটা সাহাব গেট হবে এমনি লিব না এমনি লিব এই পজিশনে সাইড সেন্টি ফোর ফোর হইব এগুলো মাজন মারা হয়েছে মাজন মারানোর পরে ফিনিশিং দেওয়ার পরে তারপরে তার রাউন্ড মারা স্টার্ট হচ্ছে খুব যত্ন সহকারে খুব যত্ন সহকারে হ্যাঁ ওই বছর বছর খালাস মারো কালারটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে রং রান কমপ্লিট হয়েছে Yes. Yes, did you Yes, how Mia Mia? How boy Mia Mia? Black, black. সাহাব গাইড হবে বাতাসে বাইরে গেলে বাঙালি লুঙ্গি বিন্দা কাম করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই আজকে রাত্রেবেলায় গেটটা লাগাইলাম গেটটা মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ ভালোই আমরা তো ভালোই কই কিন্তু আপনারা কমেন্ট করবেন গেটটা কেমন হয়েছে রাজন কোল বাইক না আবার আন হ্যাঁ এটা হলো সামনের সাইড এতক্ষণ সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই লাইক করে দেবেন প্লিজ